আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার সাথে আমাদের একজন মা আছেন যিনি গত প্রায় দুই সাল থেকে বলবো উনি পিএলআইডি রোগে ভুগছিলেন এবং পাশাপাশি ওনার অস্ট্রিও আর্থাইটিস গ্রোথ করেছিল ওনার দুই হাঁটুতে এবং এটার জন্য ওনাকে বেশ কিছু কষ্ট করতে হয়েছে কারণ অনেকটা বছর গিয়েছে দর্শক একটু সরাসরি ওনার সাথে কথা বলি যে কি সমস্যাটা নিয়ে উনি আমাদের এই ডিপ্লার্সি হসপিটালে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান স্যারের আন্ডারে ট্রিটমেন্ট করেছিলেন এবং ট্রিটমেন্ট করার পরে উনি কেমন আছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে আমরা একটু জানবো তার আগে একটু আমরা ওনার পরিচয়টা জেনে নিই আসসালাম আলাইকুম আমার নাম সুলতান বেগম আমি হাউস ওয়াইফ বাসা কোথায় আমার housing society housing society housing society আপনার বয়স কত আমার 72 আচ্ছা আমরা জানি আপনি একটা সময় প্রবাসে ছিলেন কোথায় ছিলেন আমি কুয়েতে ছিলাম কত বছর হবে বছর ছিলাম জীবনের অনেকটা সময় ওখানে কাটিয়েছেন আমরা জানি যে আপনি আমাদের এই হসপিটালে মূলত ডক্টর মহর্ষি প্রধান স্যারের কাছে আপনি দুইটা প্রবলেম নিয়ে এসেছিলেন একটা হচ্ছে পিএলআইডি আর একটা হচ্ছে আপনার অস্টিও গ্রো করেছিল আপনার দুই হাঁটুতে হ্যাঁ, তো এটা শুরুটা ঠিক কবে হয়েছিল আমরা জানি দুই হাজার পাঁচ ছয় সালে ওরকম ছয় সালে এরকম হয়েছিল একটু ঘটনাটা বলবেন প্রথম আমি প্রথম আমি যখন আমার সুন্দরবন আমার হাজবেন্ড আমার হাঁটতেছিলাম তখন আমার পায়ের প্রচন্ড পেন হয় আমি আর হাঁটতে পারি না তখন আমি চলে এসেছি বাসায় তারপর প্রচন্ড পেন হয়েছে পেন হলে পর আমি হসপিটালে যাই হসপিটাল থেকে আমাকে হসপিটাল ডাক্তার উনি দেখেন উনি তারপর আমাকে থেরাপির কাছে পাঠায় দেন যে ভালো হওয়ার জন্য আর কি যাই হোক ওখানে গেলে আমি সাত দিন আট দিনের মধ্যে ভালো হয়ে যাই আচ্ছা তার পরবর্তীতে আবার সমস্যাটা কখন দেখা মাঝে মাঝে হয় সমস্যাটা হয় হাঁটুতে ব্যথা হয় মানে কি কি চেঞ্জ আসছিল যেমন অনেকের ক্ষেত্রে হয় যে দীর্ঘ সময় বসে থাকতে পারে না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে না আগে অনেকে দাঁড়িয়ে নামাজ পড়তেন এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না কি কি চেঞ্জ গুলো আসছে চেঞ্জ গুলো আসছিল আমি আমি দাঁড়িয়ে নামাজ দাঁড়িয়ে সেজদাটা আমি নিচে বসে দিতে পারতাম সেটা আমি প্রথম দিকে কষ্ট হতো তারপরে একদম একদম বন্ধ হয়ে গেছে সিজনা দিতে পারি না আর তারপর হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতে পারি না বেশিক্ষণ বসতে পারি না বসলে মাজার ব্যথা হয় আচ্ছা, আচ্ছা, তখন আপনি দেখলেন যে অনেক আগে সহজে করতে পারতেন এটা নিয়ে আনুমানিক এখন পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছেন এর মাঝখানে মাঝখানে আমি একটা ডক্টর দেখাইনি এই ব্যথা নিয়ে ব্যথা নিয়ে তাছাড়া আমি তার সাথে এখানে বাংলাদেশে আসার পরে ইনার কাছে আমি ডক্টর প্রধান কাছে ওনারই আমি ছিলাম আচ্ছা তখন আপনি আউটডোরে এসে এসে আপনি কিছু থেরাপি হ্যাঁ অনেক ভালো হয়ে গেছিলাম আমি ভালো আচ্ছা। আমার খুব একটা সমস্যা ছিল না আচ্ছা যেহেতু আমি মাঝে এখন আমি যে সমস্যা এটা করোনার জন্য আমি আসতে পারিনি এখানে আমি একটা বড় গ্যাপ গ্যাপ এই গ্যাপের জন্যই আমার একটু সমস্যা হয়েছে আচ্ছা, তো তখন এই গ্যাপে কি ধরনের মানে কমপ্লিকেশনটা কি দেখা দিয়েছে আপনার শরীরে আমার দেখা গিয়েছে অনেক আমার আরেকটা ব্যাপার হয়েছিল আমার পায়ে রগে আমার ফ্যাট জমছিল আচ্ছা এটার জন্য ফ্যাট জমার জন্য আমার আমি আমি তখন হাঁটতেই পারি না প্রচণ্ড পেন হয় এই হয় আমি আমি ভাস্কর ডাক্তার কাছে যাই ভাস্কর ডাক্তার উনি পরীক্ষা করে দেখছেন যে আমার ওই যে নিচে যে শিরাগুলো আছে ওগুলো কিছু কিছু জায়গায় ফ্যাট ভিতরে ফ্যাট জমছে আচ্ছা, পরে উইক আচ্ছা। ছিল মনে হয় আমার এসে যেহেতু আমি সারা জীবন দাঁড়িয়ে কাজ করছি রান্নাবান্না করছি এটার জন্য আমি একবার সিঙ্গাপুর যাই তখন ওখানকার ভাস্কর মাউন্টেন এলিজাবেথ হসপিটালে উনি ওনার ভাস্কর ডাক্তার দেখে বললেন যে তোমার অপারেশন করতে হবে তা আমরা তখন তো প্রস্তুতি নিয়ে যাইনি তা আমরা দেশে ফিরে আসি আমরা যে করোনার তারপর তো করোনা শুরু হয়ে গেল তো করোনা শুরু হয়ে গেলে পর তখন তো আমার এসে আমরা তো যেতে পারলাম না কারণ সিঙ্গাপুরে ভিসা বন্ধ হ্যাঁ যখন ভিসা করে তখন আমরা আবার যাই প্রস্তুতি নিয়ে যাই তখন উনি দেখে বললেন যে পরীক্ষা করে দেখলেন যে আমার এটা নাই এই যে আমার যে ফ্যাটটা জমি ছিল যেটা ব্লক হয়েছিল ওটা তেমন নাই আচ্ছা। না থাকার জন্য আমি আমরা ফিরে আসলাম উনি আবার তখন বললেন যে এটার জন্য না এটা হচ্ছে তোমার হাঁটুর কোনো অসুবিধা থাকার জন্য বা এটার জন্য তোমার এটা ব্যথাটা নিচে নামতেছে উনি আবার বলে আমি উনি আবার অর্থোপেডিক ডাক্তার কাছে ওই মান্ডন এলিজেন্ট হসপিটালে এক ডাক্তারের কাছে অর্থোপেডিক ডাক্তার সে আমাকে রেফার করলো করলেন ওই রেফার বলে উনি উনি দেখে বললেন যে তোমার হাঁটুর অবস্থা বেশি ভালো না হাঁটু হয়তো ফিউচারে তোমাকে হয়তো এটা ই করতে পারে অপারেশন হতে পারবে বা কিছু হতে পারে তাই তুমি মেনটেন করতে হবে তোমাকে তুমি ভালো থাকবে তারপর আমরা চলে আসলাম চলে আসার পরে আমি এনাকে ডক্টর শফিলা প্রধান স্যারের আন্ডারে ট্রিটমেন্ট শুরু করলাম আবার শুরু করলাম আচ্ছা সো ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় যে এখন তো আপনি কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট নিচ্ছেন আসছেন আমি বেশি দিন কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ হয়েছে আমি আজকে পাঁচ দিন আমি সাত আট দিন ধরে করতেছি বিভিন্ন রকম উনি করাচ্ছেন কিন্তু আমি থেরাপিটা নিচ্ছি পাঁচ আচ্ছা সেই পাঁচ দিনের ইমপ্রুভমেন্টটা অনেক ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ সেই হাঁটা চলা করা সেগুলো আমি অনেক আমার এসে আমি হাঁটাচলা অনেক বেশ সহজভাবেই করতেছি আচ্ছা তার মানে খুব লক্ষণীয় ভাবে খুব অল্প সময়ের হ্যাঁ। ভিতরে এত দীর্ঘ মেয়াদের যে হ্যাঁ। সমস্যাটা সেটা খুব সহজে হ্যাঁ, আপনি এবং আগে যে কাজগুলো করতে কিছুটা ভয় লাগতো যে করতে পারবো কি পারবো না বা একটা একটা ভীতি কাজ করতো সেই জিনিসগুলো অনেক কমে গেছে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ যদি মহান আমি এক মাসে উনি তো এক মাসে দিয়েছেন আমি ভালো হয়ে যাবো আশা করা যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো দেখছেন আপনাকে দেখছেন বা আপনার এই যে কথাগুলো তারা শুনছেন অনেকেই আছেন যে এই ধরনের সমস্যাটা দীর্ঘদিন যাবত করছে হ্যাঁ। তাদের জন্য যদি আপনি কিছু বলেন সারা চিকিৎসা সম্পর্কে আমার মনে হয় আশা করা যায় আল্লাহ যদি তফিক দেন যে তারা যদি এখানে আসতে পারে হয়তো আশা করা যায় তারা হয়তো এখানকার ট্রিটমেন্টে আল্লাহ যদি চান হয়তো ভালো হয়ে যেতে পারে তারা আগে যেটা সমস্যাটা ছিল সমস্যার থেকে অনেক তারা হয়তো নির্মূল হয়ে আল্লাহ আল্লাহ হয়তো সে ভালো হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো মানুষ আছেন বিভিন্ন কষ্ট নিয়ে আসছেন বিভিন্ন ব্যথা দীর্ঘদিনের ব্যথা নিয়ে আসছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে যখন তারা হতাশ হয়ে যাচ্ছেন বাট আসছেন শফিল্লা প্রধান স্যারের কাছে আসছেন চিকিৎসাটা অন্তত জানছেন যে আমার কি সমস্যা কি ধরনের চিকিৎসা এবং চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে যাচ্ছেন খুবই অল্প দিনের ভিতরে তো ভালো